তোমাদের নাম যদি রাখা হয় ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল স্মৃতির নাম তবে বেদনার ভুল ভুল সবই ভুল বেদনার ভূ পেয়েছি আমি তা আমার নয় যা কিছু পেয়েছি আমি তা আমার নয় চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানায় খুঁজে পাওয়া যায় মুক্তির নাম তবে বেদনার ফুল পাবে না তো খুঁজে কেউ আমার খবর মনে কেউ আসে তবে বলো আমি নেই যদি কেউ আসে তবে বলো আমি নেই চোখে জল আসবে মনে পড়লে ফুটেছে আমার মুক্তির নাম তবে বেদনার ভূ